এখন লাগে আটকা জাতীয় খেলায় যে আইন ভঙ্গ করা যাবে না রেফারি মহোদয় যে আইন দিয়েছেন সেই আইনের বাইরে গেলে আমরা সেটি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার গ্রহণ করার চেষ্টা করব কেবল খেলা আছে অনেকগুলো কেবল আছে না দেখা যাচ্ছে না দর্শকরা দর্শকরা সবাই উপস্থিত Obrigado. দশ হাজার টাকা না কত করা যাবে না ভাই বাসায় বাচ্চা Kata bersedang, kata. Roda hai, roda hai. Hai, hai, hai, hai. hai, hai, hai, hai, hai Bye-bye. La la la, video कोई ना पूरा वीडियो वीडियो कोई किसी जगह ना आता हूँ